হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম মাইটেক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সামনে এমন একটি অ্যাপের পরিচয় করিয়ে দিব যে অ্যাপটি দিয়ে আপনি খুব সহজেই আপনার ইউটিউব চ্যানেলের ইন্টো ভিডিও বানাতে পারবেন হ্যাঁ বন্ধুরা আমি আজকে সেরকমই একটি অ্যাপের সাথে পরিচয় করে দেবো আপনাদের তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী নিউ আপডেটের জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম আপনাদের অ্যাপটি পেতে হলে আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে যেতে হবে গুগল প্লে স্টোরে যে আমার মোবাইল থেকে আমি চলে গেলাম এখানে গুগল প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বক্সে লিখতে হবে intro video I N T R O আমি আবার বলছি ইন্ট্রো ভিডিও লিখে সার্চ করবে ইন্ট্রো ভিডিও লিখে সার্চ করার পর আপনার সামনে এই অ্যাপটি চলে আসবে এই যে বন্ধুরা আমি অ্যাপটি আগে থেকে ইনস্টল করে রেখেছি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন আমি জাস্ট এখন ওপেন করবো ওপেন করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের সামনে কিন্তু অনেকগুলো ট্যাম্পলেট চলে এসেছে এখান থেকে চাইলে আপনি আপনার ইচ্ছা মতো পছন্দ অনুযায়ী ট্যাম্পলেট নিতে পারেন তো বন্ধুরা আমি একটি ট্যাম্পলেট নিয়ে নিয়েছি এবার এই ট্যাম্পলেটটি আমি আমার ইন্টো ভিডিও বানাবো তো দেখুন বন্ধুরা আমি কিভাবে একটি ইউটিউব চ্যানেলের ইন্টো ভিডিও বানাচ্ছি তো সর্বপ্রথম আপনাকে ইন্টো ভিডিও বানাতে হলে আপনার চ্যানেলের লোগোটি দিতে হবে তো আমি আগে থেকে একটি লোগো বানিয়ে রেখেছি তো বন্ধুরা এই লোগোটি দিবেন এই বন্ধুরা আমি লোগোটি দিচ্ছি এবার আপনার চ্যানেলের নামটি দিবেন টেক্সট হিয়ার এখানে আপনার চ্যানেলের নামটি দিবেন এই যে বন্ধুরা আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি তো এখানে আপনার চ্যানেলের নামটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এই অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনারটা আপনার ইন্টারভিউ কিন্তু তৈরি হয়ে গেছে একদম সহজ উপায় দু মিনিটের মাধ্যমে তো বন্ধুরা দেখুন আমার ইন্টারটি তৈরি হয়ে গেছে এখন আমি এই ইন্টুটি সেভ করব সেভ করার জন্য এখান থেকে আমি চলে যাব এই যে এক্সপোর্ট অপশন দেখতে দেখতেছেন এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করুন ক্লিক করার পর এখানে আপনার দুটি এইচডি ও ফুল এইচডি ডাউনলোড করতে পারবেন তো এখান থেকে আমি এইচডিটি ডাউনলোড করে নিচ্ছি তো বন্ধুরা এই দেখুন আমি এইচডি ইন্ট্রোটি ডাউনলোড করে নেব দেখুন বন্ধুরা এই ডাউনলোড কিন্তু হয়ে গেছে তো ভিডিওটি আজ এ পর্যন্তই ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন